ए बावड़ी माइजी तेरे कोरे केने उठी गेला केने गेला हो बंड को केने गेला हो इति तो रोइला ए बावड़ी माइजी केने उठी गेला ए बावड़ी माइजी मुड़ काम न करे दे केने बुलानी खाइटा केने केने बुलानी इति तो रोइले रोइता ए बावड़ी माइजी केने उठी गेला ले गुलाई को जाइलानी ए बावड़ी ए बावड़ी अरे गुलाई को जाय मोरा देसी मके आ देओ बंड को सेटा नो है जो अदरिया नोला Kintar darbi ho? Amdi guri dari pakai. Aki bolsung, amdi guri dari keki. Iya iya iya, muri kali muri kali kami mulai dalam oke iya iya देख लो उसकी केंता रही गला है माँ जी बावड़ी गला काई टा करू तबे দেখলুস কিও আর মন কাম করে না এ এন্তা রইলা নি আইটা করছু আগে আবি এ অধিক বাউড়ি গেলা নি এবে তুই আকে গোটে কাম কর হ তুই নেই করি আকে দিশারি দেখা আকে বাউড়িকে দিশারি দেখা তুই এ বাউড়িকে দিশারি ন দেখাইও মুই এ ভগবান তুই আকা সা ভরসা এ বাউড়ি মাইজিকে পৌঁছাইবা কিনে তুই আকা দেখ প্রভু এ বঞ্চি যাও ওই কোটি কোটি জোয়ার লাগো এ বাউড়ি মাইজিকে পৌঁছাই দিস তোর পাদে কুড়া কেতেটা মারবি আর চেলি কেতেটা মারবি গরিয়া মুসা মুসা মারবি বঞ্চি যাও এ বাউড়ি মাইজি হে ভগবান হে প্রভু বঞ্চি যাও এ বাউড়ি মাইজি বঞ্চি যাও প্রভু এ মুই সফন দেখতে রইলি কাহিতি